হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুব হাসান ডাব্লিউবি ডেভেলপারে সিনিয়র সাপোর্ট হিসেবে আছি আমাদের সাথে আছেন হোস্ট হিসেবে আজকে আবিদ এবং রবিন সো আমরা আছি how to test a code track টিকেটের একটা ফার্স্ট এপিসোডে তো আমি এখন শুরু করার জন্য রবিনকে অনুরোধ করছি রবিন প্লিজ হ্যাঁ, হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য হ্যাঁ আমরা আজকে যারা যারা আছে এখন আমরা একটু সবার একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিই মাহবুবাই মাহবুবাই তাহলে ইয়ে হ্যাঁ, আচ্ছা আমাদের সাথে আছে আমিন ভাইয়া ভাইয়া যদি একটু আপনার ইন্ট্রোটা দিতেন থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আমি আমিন আমি জুস ল্যাবসে আছি আর কি আমাদের হচ্ছে একটা মানে আপনারা হয়তো একটু মানে চিনে হ্যাঁ, থাকবেন হ্যাঁ, কি রিভেক্স হ্যাঁ, মানে রিভেক্স এর প্রোডাক্ট ম্যানেজার তার সাপোর্টটা দেখি আর কি আর অল্প করে যদি বলি আমার আসলে ওই আপনার ইভেন্টটা যাওয়াতেই যাওয়ার পরে আর কি অনেক বেশি আগ্রহটা আসছে আর কি অনেক আগে থেকেই মানে কোর কন্ট্রিবিউশন বা মানে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করার ইচ্ছাটা খুব বেশি করেই ছিল আর কি ইভেন আজকে টপিকটা দেখে আরো বেশি আগ্রহ হয়েছে কারণ যেহেতু সরাসরি আসলে ডেভেলপমেন্টে নাই তো আসলে হয়তো টিকেট সলভ করার চেয়ে এই টেস্টিং বা ডকুমেন্টেশন এগুলাতে আমার আগ্রহটা অনেক বেশি বাট আমি টোটালি আইডিয়াই নেই আসলে কিভাবে মানে এটাতে পার্টিসিপেট করতে হয় তো থ্যাংক ইউ ভাইয়া আপনাদেরকে আশা করি একটা ভালো লার্নিং হবে ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ইকরামুল হাসান ভাইয়া সালাম আলাইকুম আমি আকরামুল হাসান মালয়েশিয়ান বেসড একটা কোম্পানিতে রিমোট জব করতেছি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আসলে ওই লাস্ট যে আমাদের ইভেন্টটা হয়েছে ডাব্লিউবি ডেভেলপারে কোর কন্ট্রিবিউশনের উপরে ওটাতে ছিলাম এবং এরপরে যে ইভেন্টটা এখন দেখলাম যে এখানে টেস্টিং এর যে ব্যাপারটা ওই ইভেন্টের পর থেকে আমাদের যেই স্ল্যাক গ্রুপ আছে ওয়ার্ডপ্রেসের এর তো ওটার তো নোটিফিকেশন আসতেছে তো দেখলাম যে বেশ কিছু টাস্ক ক্রিয়েট হয় বা টিকিট আছে এরকম টেস্টিং এর উপরে তো এজন্য আর কি এই বিষয়ে একটু ইন্টারেস্টেড যদি আজকে দেখতে পারি যে কিভাবে টেস্ট করে এবং কিভাবে হয় এই বিষয়গুলো এজন্য আর কি শেখার জন্য okay okay thank you okay hi কোয়েসি how are you Hello, can you hear me? করতেছে হ্যাঁ লিখলাম আচ্ছা ঠিক হ্যাঁ। আছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ। আমার নাম সাইফ আমি লাস্ট কোর কন্ট্রিবিউশন মিটআপে ছিলাম রবিন ভাইয়া এবং আবিদ ভাইয়া দুজনেই ওনাদের সাথে কাজ করেছিলাম একই টিমে বর্তমানে কাজ করছি এনভিসিও সলিউশনস ওখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি আর ওয়ার্ডপ্রেসের উপরে ইন্টারেস্টেড তো অনেকদিন আগে থেকেই কিন্তু রিসেন্টলি কোর কন্ট্রিবিউশনে একটু বেশি ইন্টারেস্টেড আর বেশ কিছুদিন যাবৎ ঘাটাঘাটি করছিলাম যে কিভাবে কি শুরু করা যায় সো লাস্ট মিট ওখানে অনেক কিছু শিখছি সো এর মাঝখানে অনেক কিছু ঘাটাঘাটি করা হয়েছে ওখানে কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছে ভাইয়াদেরকে জানিয়েছি সো হোপফুলি আজকে কিভাবে টিকিট মানে টিকিট সম্পর্কিত যেসব বিষয়গুলো আজকে দেখানো হবে এগুলো দেখালে ইনশাল্লাহ সামনে ভালো কিছু করতে পারবো সো থ্যাংক ইউ ভাইয়া এটা অনলাইনে অ্যারেঞ্জ করার জন্য দ্যাটস আজকে আমার অফিস ছিল তারপরে জয়েন করতে পেরেছি আচ্ছা, we can ask she bachelor i guess i'm not pronouncing correctly now why can we ask yes uh, Koishi, can you hear me we can't hear you. Uh, is there any issue with your Mac, uh, mic? Okay. Okay, skipping I see now. Uh, link on me Uh, আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি লিঙ্কন মিয়া আমি ডাব্লিউপি ডেভেলপারে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি <laughs> এবং আমি রবিন ভাই একই টিমে কাজ করি ইসেনশিয়াল আয়রন ফর এলিমেন্টর টিমেতেই কাজ করছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ মঞ্জুর আলম ভাইয়া সালাম আলাইকুম আমি মঞ্জুর আলম বর্তমানে ভাইজারেক্স লিমিটেডে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি এই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জয়েন করার জন্য হিমাদ্রি ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি প্লিজ থ্যাংক ইউ আমি হিমাদ্রি শেখর হালদার আমি আর এস থিমে ওয়ার্ডপ্রেস থিমে প্লাগইন ডেভেলপার হিসেবে জব করছি আমি ওয়ার্ডপ্রেসে কোড কন্ট্রিবিউশনে জানতে খুব আগ্রহী এই জন্য আর কি এখানে জয়েন করা যাতে আমি কন্ট্রিবিউট করতে পারি এই থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য তাপস শিকদার ভাইয়া জি ভাইয়া আমি হচ্ছে মাত্র জয়েন করলাম তো তো সবাই তো পরিচয় দিচ্ছে আমি হচ্ছে তাপস শিকদার হ্যাঁ। আমি হচ্ছে ভাইজার এক্সে আছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কন্ট্রিবিউশন ওয়ার্ডপ্রেস এর সার্বিক দিক সম্পর্কে জানার জন্যই আচ্ছা, ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য আচ্ছা তাইলে আমরা কি আর একটু ওয়েট করব রবিন নাকি আমরা আমি শুরু করে দিতে পারি আচ্ছা ঠিক আছে রবিন এখন আমাদের কিছু অংশ তুলে ধরবে প্লিজ রবিন ঠিক আছে সবাইকে আসার জন্য অনেক থ্যাংক ইউ কষ্ট করে আসার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করি তারপর একটু কথাবার্তা বলবো আচ্ছা এখন আমরা খুব ছোট করে বলার চেষ্টা করব হ্যাঁ প্রথমত হচ্ছে যে আমরা এর আগে কিছু আমাদের ওয়ার্কশপ ছিল কোর কন্ট্রিবিউশন নিয়ে তো ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ওয়েতে কোর কন্ট্রিবিউশন করা যায় হ্যাঁ এর মধ্যে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে টেস্টিং এর মাধ্যমে কোর কন্ট্রিবিউশন আজকে আমাদের ওয়ার্কশপটা হচ্ছে কিভাবে টেস্টের মাধ্যমে আমি কন্ট্রিবিউট করতে পারি আচ্ছা। ওইটা নিয়ে আমি এবং আবিদ কথা বলবো আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো কিছু ব্রিফ দিব তারপর আবিদ আমাদেরকে একটু লাইভ দেখাবে একটা টিকেটে কিভাবে টেস্ট রিপোর্ট অ্যাড করতে হয় বা এক্সিস্টিং একটা টিকেট নিয়ে কথা বলবে হ্যাঁ প্রথমত হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের টিকেটগুলো থাকে হচ্ছে WordPress core dot track dot WordPress dot ওয়ার্ডজি এখানে হ্যাঁ তো টিকিটে যাওয়ার আগে আমি যেটা বলি ওয়ার্ডপ্রেসের যে স্ল্যাকটা আছে আমরা সবাই এখানে চেষ্টা করব থাকার অলরেডি এটা নিয়ে এর আগে আমাদের টিউটোরিয়াল করা হয়েছে ওয়ার্কশপ তো ওয়ার্ডপ্রেস স্ল্যাকে একটা চ্যানেল আছে এটা হচ্ছে কোর টেস্ট চ্যানেল এটা হচ্ছে ডেডিকেটেড ওয়ার্ডপ্রেসের টেস্ট টিমের চ্যানেল তারা প্রতি উইকে মিটিং করে এখানে সবকিছু এখানে কথাবার্তা হয় তো ওয়ার্ডপ্রেসের একটা ইস্যু ফিক্স করার পরে ওইটা টেস্ট করতে হয় হ্যাঁ অনেক সময় টেস্ট প্রয়োজন পড়ে না কিন্তু ম্যাক্সিমাম টাইমে টেস্ট করতে হয় তো টেস্টটা কাউকে না কাউকে করতে হয় টেস্ট করার আগ পর্যন্ত টিকিটটা কিন্তু পজ হয়ে থাকে হ্যাঁ নেক্সট ফেজে যায় না সো আমরা যেটা করতে পারি টেস্ট রিপোর্ট দিয়ে টেস্ট করে আমরা একটু ফেজটাকে আগাতে পারি হ্যাঁ হেল্প করতে পারি কন্ট্রিবিউশনে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোর কন্ট্রিবিউশন হিসেবে কাউন্ট হয় হ্যাঁ অলমোস্ট ম্যাক্সিমাম নাইন বলা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা একটা কোর কন্ট্রিবিউশন আমি যদি একটা টিকিটের ফিক্সে যদি টেস্ট রিপোর্ট দিতে পারি হ্যাঁ এখন এই কোর টেস্ট টিমের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে এখানে তাদের এর মধ্যে একটা হচ্ছে কি টেস্ট রিপোর্ট কিভাবে টেস্ট রিপোর্ট লিখতে হয় একটা উপরে পিন করা আছে লিঙ্কটা এই টেস্ট রিপোর্টে যদি আমরা দেখি তারা এখানে বিভিন্ন কথাবার্তা বলছে যে কিভাবে একটা রিপোর্ট লিখতে হয় হুম আচ্ছা ওয়ার্ডপ্রেসে যে টিকিট গুলা থাকে এগুলো বিভিন্ন টাইপের টিকিট থাকে একটা হচ্ছে কি বাগ থাকে বাগ অথবা ইস্যু আরেকটা হচ্ছে কি যে ফিচার হ্যাঁ ফিচার রিকোয়েস্ট ওকে আচ্ছা, আমরা এখানে একটু যাই যেমন টাইপ অফ টেস্ট রিপোর্ট প্রথম হচ্ছে বাগ বাগ বাগ যেগুলো থাকে ওইগুলো কিভাবে আমরা টেস্ট লিখতে পারি একটা বাগ আছে এটা আমি লোকালি টেস্ট করলাম হ্যাঁ করার পরে কিভাবে কমেন্ট করব যে এটা আমি সাকসেস এটা ফিক্স পাইছি হ্যাঁ জাস্ট আমি যদি মুখে বলি যে এটা আসলে ইস্যু ফিক্স কোনো প্রমাণ ছাড়া তাহলে কিন্তু এটা আসলে ভ্যালিডেট হলো না হ্যাঁ আমার একটা প্রপার স্ক্রিনশট দিতে হবে বলতে হবে আমি কোন ওয়েস ইউজ করে টেস্ট করলাম কোন ব্রাউজার ইউজ করলাম টেস্টিং স্টেপসগুলো বলতে হবে কোনটার পর কোনটা আমি করছি এই পুরাটাই আসলে একটা টেস্ট রিপোর্ট হ্যাঁ আমরা যদি এখানে দেখি টেস্ট ইনস্ট্রাকশনস এখন টিকিটগুলোতে দুইটা জিনিস আছে একটা হচ্ছে কি টেস্ট কিভাবে করতে হয় এটার ইনস্ট্রাকশন লেখা এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে টেস্ট করার পরে রিপোর্ট লেখা হ্যাঁ তো প্রথমে আমরা দেখি কি টেস্টিং ইনস্ট্রাকশন অনেকে টিকিটে লিখে দেয় যে কিভাবে এটা টেস্ট করতে হবে যেমন একটা স্যাম্পল টেস্টিং ইনস্ট্রাকশন হচ্ছে এটা এটা একজন কমেন্ট করবে হ্যাঁ সেও কিন্তু একটা কন্ট্রিবিউশন হয়ে গেল তার যে এই ইস্যুটা কিভাবে আমি রিপ্রোডিউস করতে পারি এটাই মূলত টেস্টিং ইনস্ট্রাকশন যেমন steps to reproduce line by line বলবে কিভাবে আমি বাঘটা পাবো তারপরে আমরা কন্ট্রিবিউটররা কি করবো এটা টেস্ট করবো এটা ফলো করে হ্যাঁ একটার পর একটা দেখে দেখে ফলো করব আর এটা এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত আমরা এটা পাইছি কি পাই নাই হ্যাঁ এটা হচ্ছে মূলত টেস্টের ইনস্ট্রাকশন তো এটা আমরা লিখতে পারি চাইলে যদি আমরা রিপোর্টার হয়ে থাকি অথবা আমরা কি করব টেস্ট ইনস্ট্রাকশন ধরে ধরে আমরা টেস্ট করে দেন একটা রিপোর্ট লিখবো হ্যাঁ এখন টেস্ট ইনস্ট্রাকশন বিভিন্ন টাইপের এটা তো বাগের টেস্ট ইনস্ট্রাকশন ফিচারের টেস্ট ইনস্ট্রাকশন হয় এমন যেমন স্টেপস টু প্রডিউস তারপরে এক্সপেক্টেড রেজাল্ট সাপ্লিমেন্ট ওকে আচ্ছা এখন এটা গেল ইস্যু রিপ্রোডাকশন রিপ্রোডাকশন রিপোর্ট এখন ওকে এটা একটা টিকেট আমি টেস্ট করলাম করার পরে আমি রিপোর্টটা কিভাবে লিখবো হ্যাঁ ওয়ার্ডপ্রেসের কোর ট্র্যাকের টিকেট আমি যাব যাওয়ার পর একটা কমেন্ট করব কিভাবে কমেন্ট করব এটা হচ্ছে তার টেমপ্লেট রিপ্রোডাকশন রিপোর্ট এটা আমি পাইছি কিনা তারপরে কোন OS this report validate that the issue can be reproduced okay আচ্ছা এনভায়রনমেন্ট আমি বলতে হবে ওএস কোনটা ছিল browser PHP version WordPress version সবগুলো বলতে হবে দেন আমি যেটা এক্সপেক্টেড রেজাল্ট ফিক্স হয়েছে কি হয় না এটা এখানে বলতে হবে এবং আরেকটা মেজর একটা জিনিস হচ্ছে কি আমরা এখানে আইকন ইউজ করা ইমোজি ইউজ করা হ্যাঁ এটা ইয়েস অর নো চেকমার্ক অথবা ক্রস মার্ক দেওয়া এটা খুব ইজিলি সবাইকে বুঝতে সাহায্য করে হ্যাঁ তো এটাই ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে যেন আমরা খবর সবার টাইম ওয়েস্ট না করি যেন খুব ইজিলি যেন বুঝতে পারি জাস্ট এই চেকমার্ক থাকা মানে বুঝে গেলাম যে এটা ঠিক আছে ইস্যু ফিক্স হয়ে গেছে হ্যাঁ তারপরে কোনো স্ক্রিনশট দেওয়া যদি কোনো স্ক্রিনশট থাকে এটা প্রপারলি এখানে অ্যাড করা এটা এটাই মূলত একটা টেস্ট রিপোর্ট আমরা যে কোনো একটা টিকিট টেস্ট করে রিপোর্টটা কমেন্ট করতে পারি যে এটা ফিক্স হয়েছে কি হয় নাই রিপ্রোডাকশন রিপোর্ট টেমপ্লেট ওকে আমরা এখানে কপি করে এখানে বসে দিতে পারি আর হচ্ছে কি পেজ টেস্টিং আমরা কি করি page test okay bug test same এগুলো সব একই কথা ফিচার এনহান্সমেন্ট রিপোর্ট আচ্ছা এটা হচ্ছে কি যে যদি বাগ হয়ে থাকে বাগ টিকেট গুলা এইভাবে রিপোর্টটা লিখে হ্যাঁ আর যদি ফিচার রিকোয়েস্ট হয় বা এনহান্সমেন্ট হয় তখন হয়তো একটু ডিফারেন্ট হয়তো লিখতে হয় যেমন actual result expected result one work expect okay এটা সামান্য পার্থক্য কিন্তু মোস্টলি সেম রিপোর্টটা মেন কনসার্ন হচ্ছে আমি এনভায়রনমেন্ট কোনটা এটা শেয়ার করতে হবে এবং আমার একটা স্ক্রিনশট দিতে হবে যদি অ্যাপ্লিকেবল হয় হ্যাঁ যদি দেওয়ার দরকার মানে ম্যাক্সিমাম টাইমে স্ক্রিনশট দিতে হয় স্ক্রিনশট দিব এবং এনভায়রনমেন্ট ডিটেলস বলবো এবং রেজাল্টটা কারেক্টলি হয়েছে কি হয় নাই সেটা আমি একটা চেক মার্ক অথবা ক্রস আইকন দিয়ে দিব এডিশনাল কোনো ইনফরমেশন থাকলে এটা শেয়ার করব আর যদি এমন হয় বা কম্বাইন্ড মোস্টলি ঘুরে ফিরে একই হ্যাঁ এক্সপেক্ট রেজাল্ট এই যে আমরা চেক মার্ক অথবা এ ক্রস আইকন দুইটা দিলে তারা ইজিলি বুঝতে পারবে হয়েছে কি হয় নাই এটা গেল আমার একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট হ্যাঁ টেস্ট রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারি আর হচ্ছে যদি আমি হ্যান্ডবুক চাই আরো কিছু ডিটেলস টেস্ট টিম রিলেটেড হ্যান্ডবুকটা আমি এখানে পাবো হ্যাঁ তারা এখানে বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য অনেক লিঙ্ক দিয়ে রাখছে মোস্টলি আমরা যদি একটু টেস্ট রিপোর্টটা দেখি তাহলেই আমরা অনেক সুবিধা হবে হ্যাঁ যে কোনো একটা টিকেট যদি প্যাচ থাকে এটা আমি যেমন একটু কোড ট্র্যাকে আমি যাই এই কোড ট্র্যাকে এখানে প্রচুর টিকেট আছে হ্যাঁ প্রচুর টিকেট প্রত্যেকটা টিকেটে এটা আবির দেখাবে প্রত্যেকটা টিকেটে দেখা যাবে যে প্যাচ আছে অথবা নাই অথবা প্যাচ যেগুলো আছে ওগুলোতে আমরা টেস্ট রিপোর্ট দিতে পারি হুম আরেকটা খেয়াল করার জিনিস প্রতিটা টিকেটে কিওয়ার্ড থাকে হ্যাঁ এর মধ্যে আমাদের মেন দুইটা কিওয়ার্ড হচ্ছে হ্যাজ টেস্টিং ইনফো অথবা আরেকটা হচ্ছে নিডস টেস্টিং ইনফো হ্যাঁ মানে হচ্ছে কি এই টিকেটে টেস্ট ইনস্ট্রাকশনগুলো আছে কি নাই ওইটা আমি কিওয়ার্ড দিয়ে বুঝতে পারি কিওয়ার্ডটা হচ্ছে হ্যাজ টেস্টিং ইনফো অথবা নিডস টেস্টিং ইনফো তো যেখানে নিডস টেস্টিং ইনফো থাকে সেখানে আমি চাইলে নিজে একটা টেস্ট ইনস্ট্রাকশন দিতে পারি কিভাবে ইস্যুটা রিপ্রোডিউস করা যায় হ্যাঁ এটাও কিন্তু আমি দিতে পারি টেস্ট ইনস্ট্রাকশন এই যে এটা আমি যে টিকিটগুলোতে নিডস টেস্টিং ইনফো লেখা ওইগুলোতে আমরা এইভাবে একটা টেম্পলেট দিতে পারি যেখানে আমি বলে দিতে পারবো যে কোন স্টেপে আগালে আমি ইস্যুটা রিপ্রোডিউস করতে পারি করে আমি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি তার মাধ্যমে কিন্তু আমাদের টিকিটটা একটু আগায় গেল হ্যাঁ একটা স্টেপ আগে গেল আরেকটা হচ্ছে কি যে হ্যাচ পেজে পরে নিডস ওইগুলোতে মনে হয় কিছু লেখা থাকে না নিডস টেস্টিং যদি নিডস টেস্টিং লেখা থাকে তার মানে হচ্ছে কি টিকিটটা টেস্ট দরকার সেখানে গিয়ে আমরা রিপোর্ট লিখতে পারি টেস্ট রিপোর্টটা হ্যাঁ আচ্ছা আবিদ এটা লাইভ দেখাবে ডেমনস্ট্রেশন একটা কোড ট্র্যাকটা দেখাবে মেইন কথা হচ্ছে আমরা প্রতি টিকেটের ফিক্সের পরে আমরা একটা রিপোর্ট দিব হ্যাঁ রিপোর্টটা যেমন মেইন রিপোর্ট হচ্ছে এটা না রিপ্রোডাকশন না আমরা bug patch report template okay আমরা একটা বাগ আছে অথবা এনহান্সমেন্ট আছে এটা টেস্ট করে এইভাবে একটা রিপোর্ট দেব হ্যাঁ মেইনলি রিপোর্ট হচ্ছে এটা আমার ওএস এর এনভারনমেন্ট দিব রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্টটা পাইছি কি পাই না এটা দিব দেন একটা স্ক্রিনশট দেবে এতটুকুই হ্যাঁ এর মাধ্যমে কিন্তু একটা আমাদের পুর কন্ট্রিবিউশন হয়ে যাওয়ার কথা না ম্যাক্সিমাম সময়ে হ্যাঁ অনেক সময় খুব মাইনর কিছু হলে হয়তো তারা নেবে না ম্যাক্সিমাম টাইমে এটা একটা কন্ট্রিবিউশন আচ্ছা আবির তাহলে একটু আমাদেরকে কোড ট্র্যাক থেকে দেখা যে টিকিটগুলোয় গুলাই একটা এক্সাম্পল দেখাবে যে যেখানে একটা টেস্ট রিপোর্ট দেয়া আছে আচ্ছা। আমি তাহলে স্ক্রিনটা একটু স্টপ হ্যাঁ। করি হ্যাঁ থ্যাংক ইউ রবিন এখন আমরা রিয়েল কেস দেখার জন্য আবিদকে অনুরোধ জানাবো আবিদ প্লিজ তুমি যদি একটু স্ক্রিন শেয়ার করে ডিটেলটা একটু দেখাও আচ্ছা থ্যাংক ইউ মাহবুব ভাই আর থ্যাংক ইউ রবিন ভাই রবিন ভাই আসলে সব পুরোটুকি দেখাই দিছে একদম সো আমি আসলে খুব একটা ছোট পার্টি দেখাবো আর অ্যাকচুয়ালি রবিন ভাই সব ডিটেইলসলি সব বলে দিছে সো আমি পরিচয় আমার দিইনি আমি মনে পরিচয় দিই নাই সো আমি হচ্ছে আবিদ হাসান আমি অট নিয়ে কাজ করতেছি চার বছর ধরে আর হচ্ছে রিসেন্টলি হচ্ছে কোর কন্ট্রিবিউশনের দিকে আসলে ফোকাস করতেছি আচ্ছা সো আমি হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দিই হ্যাঁ সো আমি শেয়ারটা দিয়ে দেখাই আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। সো আচ্ছা আচ্ছা তো রবিন ভাই অ্যাকচুয়ালি একটা জিনিস বললো যে আমাদের স্ল্যাকে এই যে কোড টেস্ট চ্যানেলটা ওয়ার্ডপ্রেসের হ্যাঁ সো এই কোড টেস্ট চ্যানেলটাতে সবাই যদি আমরা জয়েন থাকি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সবসময় আপডেট পাবো হ্যাঁ যে কখন মানে এখানে মিটিং হয় বা ওদের টেস্ট মিটিং হয় সো সেই মিটিংগুলোতে অ্যাটেন্ড করলেও আসলে আমরা আপডেটেড থাকতে পারবো সো এই কোর এই কোড টেস্ট চ্যানেলে উপরে দেখবো যে আমরা এখানে কিছু জিনিসে যে পিন করা আছে পাশে এই যে টেস্ট হ্যান্ডবুক যেটা রবিন ভাই দেখাইলো test handbook test report so এই টেস্ট রিপোর্টটাই হচ্ছে একটা এখানকার মেন জিনিস যেটা সো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এখান থেকে টেস্ট রিপোর্টে চলে যেতে পারি সো টেস্ট রিপোর্টে চলে গেলে এখান থেকে আমরা যেমন এখানে তো সব ইনস্ট্রাকশন লেখাই আছে সো কিভাবে সব লিখতে টেস্ট রিপোর্ট লিখতে হয় যেমন এই যে রবিন ভাই বললো ইমোজি ইউজ করলে বেটার সব লাস্টে সো এখানে নিচে যেমন আরেকটা যেটা আছে যে আমাদের দুই প্রকার যেমন ইয়া থাকে টেস্ট করার জন্য জিনিস থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে বাগ একটা হচ্ছে ফিচার বা এনহ্যান্সমেন্ট সো বাগ বাগের জন্য একভাবে লিখতে হয় এই টেমপ্লেটটা এখানে দিয়ে দিছে আবার ফিচার এনহ্যান্সমেন্টের জন্য আবার নিচে একটা টেমপ্লেট আছে যে ফিচার এনহ্যান্সমেন্টের জন্য যে এই টেমপ্লেটটি ইউজ করতে হয় সো আমরা এখন এখান থেকে একটা যেটা করি আমরা এখান থেকে একটা লাইভ টিকেট দেখি যে কিভাবে করে ইস্যু রিপ্রোডিউসের জন্য লিখতে হয় যেমন হচ্ছে এখানে আমরা যদি ডিসক্রল করি তাহলে এখানে দেখতে পাবো এই যে track five five six seven এটা হচ্ছে একটা টিকেট সো এটা অ্যাকচুয়ালি তারাই এক্সাম্পল দিয়ে দিছে এখানে সো আমরা যদি এখানে যাই আমরা এখানে যে হচ্ছে দেখতে পারবো যে এখানে এই টিকেটটা অ্যাকচুয়ালি কিসের উপর ছিল যেমন টিক টিকটক এমবেস উইথ এই sign not in the song field break HTML so এটা একটা টিকেট ছিল সো এই টিকেটটার জন্য রিপ্রোডিউস করার এখানে তো যে কেউ আসলে কমেন্ট করতেই পারে এখানে কিন্তু আমরা যদি লগ ইন থাকি ওয়ার্ডপ্রেস জিততে তাহলে কিন্তু আমরা এখানে কমেন্ট করতে পারবো সো এই কমেন্টটার এখানেই এখানে আমরা এইভাবে টেমপ্লেট যেটা সেই টেমপ্লেটটা আর কি ফলো করব যেমন হচ্ছে সে একটা রিপোর্ট রিপ্রোডিউস একটা রিপোর্ট লেখছে ইনভায়রনমেন্ট প্রথমে দিছে যে ইনভায়রনমেন্ট কি কি ছিল তার তারপর স্টেপটা কি এরপরে হচ্ছে স্টেপটার পরে এখানে এই যে লিঙ্কও দিয়ে দিছে সো স্টেপটা নেওয়ার পরে এরপর রেজাল্ট সো এই রেজাল্টটা এখানে এইভাবে দিয়ে দিছে সো এখানে যে একটা ইমোজি ইউজ করছে সে সো এইভাবে করে অ্যাকচুয়ালি টেস্ট রিপোর্টটা হচ্ছে এই লিখতে হয় যেমন এখানে আমরা যদি আরো যাই সো আমরা হচ্ছে যদি আমরা এখানে একটা বাগ বা ডিফেক্ট প্যাচ রিপোর্ট টেমপ্লেট এখানে আছে সো এখানে আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি যেমন হচ্ছে এটা একটা এক্সাম্পল আছে এটাও হচ্ছে এখানেও কিন্তু একটা এই যে এখানে সে ইনভায়রনমেন্ট দিতে হবে ইনভায়রনমেন্টের মধ্যে আমরা কোন ওয়ার্ডপ্রেস ভার্সন তারপর আমার ওয়েস ভার্সন কি এরপর ব্রাউজার কি থিম কোনটা ছিল তারপরে গুটেনবার্গ কি ডিজেবল ছিল নাকি অ্যানেবল ছিল প্লাগ ইন কি কি অ্যাক্টিভ ছিল এক্সট্রা যেমন ডিফল্ট ওয়ার্ডপ্রেস বাদে কি কি প্লাগ ইন এক্সট্রা অ্যাক্টিভ ছিল সেগুলো লেখে সেগুলো হচ্ছে আমার এনভায়রনমেন্টের মধ্যে পড়ে আবার আমরা এই বিফোর প্যাচ হ্যাঁ মানে এই প্যাচটার আগে অ্যাকচুয়ালি কি বিহেভ করতো তারপরে আফটার প্যাচ হ্যাঁ সো আফটার প্যাচের পরে অ্যাকচুয়ালি কি বিহেভ করে and expected result okay so এইভাবে করি অ্যাকচুয়ালি টেস্ট কেসগুলো লেখে সো এখন আমরা এগুলো তো আমি এক্সিস্টিং কিছু এক্সাম এক্সাম্পল দেখালাম সো অ্যাকচুয়ালি আমরা এগুলো কই থেকে করব তাই না সো আমরা যদি সার্চ দিই ওয়ার্ডপ্রেস কোর্ট ট্র্যাক লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের কোর সাইট ট্র্যাকের সাইটটা পেয়ে যাব তাই না সো এখান থেকে আমরা যদি এই টিকিটসে যাই সো এখানে কিন্তু সব টিকিটই কিন্তু এখানে থাকে এখান থেকে যেগুলো আমরা টিকিটও ক্রিয়েট করতে পারি আচ্ছা সেদিকে না গেলাম সো এখান থেকে যেমন আমি হচ্ছে যেমন এখানে যদি যে next major release six point টুতে কি কি অ্যাকচুয়ালি টিকিট যাচ্ছে আমরা এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারবো সো আমরা এখান থেকে এই যে এখানে আমরা চলে গেলাম এই জায়গাটায় সো এখানে যেমন টাইপ এই যে বাগ আছে এখানে এখানে বাগ যেগুলো এই যে হ্যাজ প্যাচ সো এই জিনিসটা যেমন প্যাচ হয়েছে মানে এই জিনিসটা আমার কিন্তু ফিক্স হয়েছে তো আমি যদি এখানে ঢুকি আমি এখানে কিন্তু আমি নিজে এইখানে একটা টেস্ট কেস কিন্তু আমি এখানে লিখতে পারবো যে আমি এটা যদি আমি এই টিকিটটা পড়ে বুঝি তারপর হচ্ছে এই ডিসক্রিপশনটা পড়ে কি অ্যাকচুয়ালি বাঘ ছিল সেটা যদি বুঝি সো এই বাঘের কিভাবে আমি রিপ্রোডিউস করতে পারছি কিনা অ্যান্ড এই তারপর টেস্ট ইনস্ট্রাকশন লেখা বা আমি যদি লিখে দেই যে কিভাবে আমি এটা ফিক্স করলাম তো সেভাবে কিন্তু আমি এখানে লিখে দিলেই কিন্তু এটা একটা আমার কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে মানে এই এই টিকেট অ্যাকচুয়ালি যারাই অ্যাকচুয়ালি কমেন্ট করতেছে বা সবাই ইয়ে করতেছে এটা কিন্তু সবাই আমরা কিন্তু কন্ট্রিবিউট করতেছি সো এইভাবেই করে কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করা যায় যে এই একটা টিকেটে যদি এই টিকেটটা মার্চ হয় অ্যান্ড সেখানে যদি আপনার এই টেস্ট রিপোর্ট ওরা এই টেস্ট রিপোর্টটা দেখে যদি ওরা মার্চটা করে বা আপনি একটা কন্ট্রিবিউট করলেন টেস্ট রিপোর্ট লিখে সো সেক্ষেত্রে কিন্তু আপনি একজন কন্ট্রিবিউটর সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোর কন্ট্রিবিউটর হয়ে যাবেন সো এইভাবে করে অ্যাকচুয়ালি টিকিট গুলো তাহলে যে গুড ফাস্টব্যাক ওইটা একটু দেখা দেব হ্যাঁ ফিল্টারটা কিভাবে আসে কোন গুলো ইজি টিকিট হ্যাঁ আচ্ছা আমি যদি এখান থেকে সে যাই হ্যাঁ হ্যাঁ সো এখান থেকে আমি এই এখান এই এখান থেকেও আমি ফিল্টার করতে পারি তারপর হচ্ছে এই যে এখানে good first bug for new contributor এখান হ্যাঁ। থেকেও কিন্তু আমি এই এখান থেকেও কিন্তু আমি সব পেয়ে যাচ্ছি যেমন এই যে এগুলো হচ্ছে এনহ্যান্সমেন্ট এনহ্যান্সমেন্টে ছিল সো এটা হচ্ছে নিস প্যাচ বাট এই যে যেমন নিস প্যাচ মানে এটা প্যাচ লাগবে এটা কিন্তু এখনো প্যাচ হয় নাই হ্যাজ প্যাচ মানে যেটা অ্যাকচুয়ালি প্যাচ হয়ে গেছে সো এটা এনহ্যান্সমেন্টের হ্যাজ প্যাচ তার মানে এটাকে আমার ফলো করতে হবে এনহ্যান্সমেন্ট মানে একটা ফিচার রিকোয়েস্ট বা এনহ্যান্সমেন্টের উপর যে আমরা হ্যাজ প্যাচটা যেটা আমরা যেভাবে করে আমরা টেস্ট কেসটা লিখতে পারি সেখানে কিন্তু আমরা লিখতে পারি সো আমি এখানে যদি দেখি এখানে কেউ টেস্ট কেস লিখছে কিনা যেমন এখানে কিন্তু এখন কেউ টেস্ট কেস লেখে নাই সো আমি কিন্তু এটা যদি এটা পড়ে তারপরে আমি এটা নিজে সেট করে অ্যাকচুয়ালি এই এই টিকিটটা বুঝে কি সমস্যা ছিল তারপর এটা সলিউশনটা কি হলো এই সলিউশনটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে কিনা হ্যাঁ সো এগুলো যদি বুঝে আমি যদি এখানে একটা টেস্ট কেস লিখি যে হ্যাঁ আমার এটা এভাবে আমি করছি আমি এই স্টেপ ফলো করছি এভাবে করে আমি রিপ্রোডিউস করছি অ্যান্ড দেন ফাইনালি এই প্যাচটা আমি এই প্যাচটা হওয়ার পরে আমি কিন্তু আমি এখন ফিক্স পাইতেছি সো এটাই তো রবিন ভাইয়া কি একটু বলবেন যে আহ, ধরেন আমি আহ, এখানে এই যেমন এটা তো এখনো রিলিজ হয় নাই তাই না বাট এটা কিন্তু প্যাচ প্যাচ হয়েছে সো এখন প্যাচ হওয়ার পরে যেমন এটা কিন্তু তাহলে আমি এই প্যাচটা আমি পুল করব কিভাবে এই এই প্যাচের পুলটা আমি কিভাবে নিব সেই মানে যাতে আমি এটা ফিক্স এটা টেস্ট করতে পারি সেটা যদি আপনি একটু বলেন তাহলে আমার মনে হয় হ্যাঁ, এটা এটা একটা কমান্ড আছে অ্যাপ্লাই করার হ্যাঁ ডিফ অ্যাপ্লাই করার আবার মেন ছোটখাটো চেঞ্জ হলে ম্যানুয়ালিও চেঞ্জটা বসানো যায় হ্যাঁ আর হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমরা টার্গেট থাকবে কি যেগুলো গুড ফাস্টবাগ নিউ কন্ট্রিবিউটরদের জন্য ইজি ইজি যেগুলো হ্যাঁ তো সবগুলো ম্যাক্সিমাম টিকিটই হবে কি যে খুবই ইজি ইজি টিকিট মেজর কোনো চেঞ্জ নাই একদম লোকালি সেট আপও করতে হয় না একদম মাইনর কিছু থাকে অনেক দেখা যায় কি টাইপও চেঞ্জ অথবা এখানে কি বলছে যে আচ্ছা অনেক জায়গা থেকে ইউআরএল ফরম্যাট নিয়ে এসটিটিপি অথবা এসটিটিপিএস হ্যাঁ তো ম্যাক্সিমাম টাইমে মেইন কথা হচ্ছে লোকালি সেট করতে পারলে ভালো হ্যাঁ আর হচ্ছে কি অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করছি যে ইজি ফিক্স গুলো মেনুয়ালি বসাই ফেলতাম হ্যাঁ দুই তিন দেখা যেত কি এক লাইনের চেঞ্জ দুই লাইনের চেঞ্জ হ্যাঁ আর হচ্ছে ডিভ যেগুলো প্যাচ এগুলো অ্যাপ্লাই করার জন্য একটা কমান্ড আছে এটা আমি চেষ্টা করব আমাদের যে মিটআপে কমেন্ট করে দেওয়ার হ্যাঁ এই মুহূর্তে আমার মনে নাই কিন্তু এটা ওইটা দিয়ে আমরা ইজিলি কমান্ড লাইন দিয়ে অ্যাপ্লাই করতে পারি ডিফটা হ্যাঁ আর ম্যাক্সিমাম সময় আসলে খুব ইজি ফিক্স হলে আমরা ম্যানুয়ালি বসায় ফেলতে পারি ফাইলে হ্যাঁ কোডে এখন যাদের সেট নাই তাদেরকে আসলে ওইভাবে একটু সেট গুলো করে নিতে হবে লোকালি ওইগুলো আসলে এটা অন্য টপিক তো সেট যদি থাকে আমরা ইজিলি আসলে এটা টেস্ট করতে পারি হ্যাঁ এই হচ্ছে কথা ডিপ ডিপ অ্যাপ্লাই করা কিভাবে করা যায় এটা আমি আসলে কমেন্ট করে দেবো মিটআপে আপে এবং দেখি টিভিতে যদি হয় বা ওখানে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ একটা কমেন্ট আছে আমি যদি গুগল করি তাহলে বুঝবো যে কিভাবে how to apply patch how to apply patch দিলে কমেন্টটা পাওয়া যাবে হ্যাঁ ইউজিং সিএলআই আচ্ছা আচ্ছা ওকে তাহলে আচ্ছা, এটা কোন হ্যাঁ। ভাই যদি কিছু অ্যাড করতে চাই অ্যাড করতে পারে এই ক্ষেত্রে আমি তাহলে স্ক্রিনটা শেয়ার অফ করি থ্যাংক ইউ ধন্যবাদ আবিদ আমরা কি কোশ্চেন ইয়াতে চলে যাব নাকি একটু হ্যাঁ, হ্যাঁ, কেউ আমরা কোশ্চেন গুলা আমরা একটু রেকর্ডিং অফ করে কোশ্চেন গুলা নেই হ্যাঁ আমরা শিওর রেকর্ডিং অফ করে দিচ্ছি